বিছনার তলায় গেলে বা পোলা হানে তো কথাই শুনে না পোলা কাটা লাগে যাই দেখি পোলার বগলে যাই কি কয় দাদা দাদা উড়ো না ঠিক আছে এত দাও গা হ্যাঁ শান্তি লোক গম্পার দেবে না না কিসের গম্পার না তোরে ফেলে দে দা কাছে নি দা খেতে দা কালকে পানি এত লাগে টাকা ধান কাটা লাগে পুরা ও আমি নাই কি করেছে জন্ম নিছিল না অল্প গার্লফ্রেন্ড সার্ভেন্ট না হতে করে খালি ধান কাটা লাগে যাই দি খেতে যাই দেখি কি হয় আমার জনম গেল ভুলে ভুলে কেরা আব্বা কইলো যে খেতে কামলা থেকে গেছি কামলা তো একটা দেই না কামলা নাই খেতে গেদা তো খেতে গেল যাই দেখি ধান কাটতাছে না নাই নোপ গেদা খেতে আইসা ধান কাটতাছা ধান কাটতাছে মানে? কাটো কাটো কামলা নিবার চাইছিলাম পাই নাই কে তুমি অল্প ধান কাটতে থাকো আমি কটা বাজার করে নিয়ে আসি ধান কাটতেছে বাজার করে নিয়ে আসি तो देख रहा है हेलो ओ तुम बोलो रास्ता है और हाँ, तुम कर हमें तसी হ্যাঁ কম সোমাবার পাইলো আমি গেদি মানুষের আগে আয়া থাকি তাই কইছে ওই যাইতাছে না হ্যাঁ, আছি তোমার কখন শোনা তুমি এটা একটা কাম করলাও তুমি আমার ঈদের গিফটটা মিস করলাও শোনা এই সঙ্গে আমার তুমি তে আসো না গিফট oh, দিম হালার ভূত তুই এত কালা করে এত কি করছ তুই শোনা না আমরা অল্প করি গে কি করবি মানে মানে প্রেম প্রেম প্রেম তোরা তো আমি প্রেমই করুন না ব্রেকআপ